যা চাওয়ার চেনে যা পাওয়ার নিয়ে নে যা হওয়ার হয়নে কে হে দিন দেশ আমার তোর স্বস্তি নাজ হার দেখে কষ্ট হলো কাল ঝড়টাকে হো হ্যাঁ, তাই তো প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝে রাতে বদনাম হয়েছে যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল ডাক নামে তোর ডাকতে গেল কি করি এমন অসুখে হো জমেছে মরণের এগিয়ে গিয়ে পিছিয়ে আসি কেন পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা এগিয়ে গিয়ে পিছিয়ে আসি কেন পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাব করেছি তোমায় আমার হো তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাব করেছি তোমায় আমার কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি তোকে পেতে সব হারাতে যাব নীলছে নির্বাসন তোকে পেতে সব হারাতে যাব নীলছে নির্বাসন জানে মন তুই জীবন জানে বল খুঁজি তোকে আর কিসে তুই চলে বাতাসে মিশে ভাবিনি এইভাবে তোমাকে সঙ্গিনী করবো যে তোমাকে লাগে আজ ভালো যে কেউ কাছে যে অচেনা অজানা কেউ হলো জনা রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেন ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেন ঘুম ঘুম ঘুম আসে না জানি না আসে ভালোবাসার জোয়ার কতবার ঢেউবে ভাসাবে মন পাহাড় ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার আজ আমার স্বপ্নে বল বল তুই কোথায় উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যায় আজ আমার স্বপ্নের আসমানি রূপকথা দেখি দেখি জ্বালা বুকের মাঝে প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে গলে যন্ত্রণা নেই সান্ত্বনা তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে